দরদের মা মাঝে আমার নয়ন দরদের মা ঠিক জানি ব্যথার মর্ম বিধাতা জানে দিদি ঠিক জানে ব্যথার মর্ম বিধাতা জানে দিদি ওরে মাই জানে পুত্রে দরজ যাহার মুখের নিদি ব্যথিক দানে বেতার মর্ম বিধার দানে নিধি মাই সে দানে পুত্রের দরে যার বুকের নিধি দশ মাস দশ দিন গর্ব আমায় ধরণ করে মা হয়েছে গো করে দূরে দেশে বেটা যদি কাজে কর্মে যায় পথের দিকে চায়া তাকে আমার দিন দুঃখী মায়া দূরে দেশে সন্তান যদি কাজে কর্মে যায় ওরে পথের দিকে চায়া তাকে বিন্দু কিনিমায় যারে দেখে তারে বলে দেখছো নি আমার খোকামনি মাঝে আমার নয়ন বিদেশে পাকে যদি পারা পশ্চিম না জানিতে আগে জানে নয় পুত্র সগে মাঝে আমার হয় পাগো মাঝে আমার নয় নমনি দরদের মা দেশ বিদেশে ঘুরি কত মায়ের মতো দেখি না মায়ের মতো কেউ আমার ভালোবাসে দেশ বিদেশে ঘুরি কত মায়ের মতো দেখি না মায়ের মতো কেউ আমার আর ভালোবাসে না মুখ দেখিয়া দুঃখ বুঝিতে истории, я মায়ের মতো এমন যদি আর পাব না ওরে জগৎ কেউ তুলনা দিলে মায়ের মতো দরদি মিলে না মায়ের মতো এমন দরদি আর পাব না জগৎ কেউ তুলনা দিলে মায়ের তুলনা মিলে না ওরে মাঝে আমার বট ছায়া শীতল ছায়া তার আসল কানি মাঝে আমার নয় মনি দরদের মা মাঝে আমার নয়ন মনি প্রভাত বলে মায়ের মতো এমন দৌড় দিয়া প্রভাত বলে মায়ের মতো এমন দরদিয়ার পাবো না জগৎকে তুলনা দিলে মায়ের তুলনা মিলে না মাঝে আমার বট বৃক্ষের ছায়া শীতল ছায়া তার আসল কালি মাঝে আমার নয়ন মনি দরদের মা Adelama.